যারা ভিডিওটি দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন কলের ছেলে নামাজ বলে চ্যাংরা সেজেছে হাঁটু জোড়া প্যান্টা ছেঁড়া যেন বোমা মেরেছে কলের ছেলে নামাজ বলে চ্যাংরা সেজেছে হাঁটু জোড়া প্যান্টা ছেঁড়া যেন বোমা মেরেছে বেনামাজি ছেলে যারা শয়তানি জ্বালা এদের পিঠে হাসর মাঠে মারবে দুবেলা বেনামাজি ছেলে যারা শয়তানি জ্বালা এদের পিঠে হাসর মাঠে মারবে দুবেলা কলের ছেলে নামাজ বলে চ্যাংরা সেজেছে ধরেছে রাস্তা ঘাটে আর পিছন থেকে দেখতে রে লাগেছে ম্যাডাম কাছে গেলে দেখতে পাবে বিন্দি হাসান বেনামাজি ছেলে জানা শয়তানে চালা এদের পেটে হাসর মাটি মারবে দুবেলা বেনামাজি ছেলে জানা শয়তানে চালা এদের পেটে হাসর মাটি মারবে দুবেলা বলেছে নামাজ ভুলে ভুলে ভুলে আশিকি পিতা মাতা হলে ভরসা বেনামাজি ছেলে যারা শয়তানি চালা এদের পিঠে হাসুর মাটি মারবে মেলা বেনামাজি ছেলে যারা শয়তানি চালা এদের পিঠে হাসুর মাটি মারবে দুবেলা কোন ছেলে নামাজ ভুলে চেঙ্গা সেজেছে হাঁটু জোড়া পেটা ছেড়া জানো বোমা মেরেছে বেনামাজি ছেলে যারা শয়তানি চালা এদের পিঠে হাসুর মাটি মারবে দুবেলা দিছে এই জানা শয়তান জ্বালা এদের পিঠে মশুর মাঠে মারবে দুবেলা অত সুন্দর কথা শুনবি সুন্নতি শাহ নিজেকে মিস করে মেরেছে বেনামাজি ছেলে জানা শয়তানি সালা এদের পিঠে হাসর মাঠে আমার মৃদুবেলা বেনামাজি ছেলে জানা শয়তানি সালা এদের পিঠে হাসর মাঠে আমার মৃদুবেলা বলেছে নামাজ ভুলে গেছে সদস্য এরা হ্যালো করে রকম করে সকাল দুপুরে মাঝি ছেলে যারা সংসারে চালা এদের পিঠে হাসর মাটি মারবে দুবেলা বলেছে নামাজ বলে চ্যাংরা সেজেছে হাঁটু জোড়া পেটটা ছেড়া যেন বোমা মেরেছে বেনামাজি ছেলে যারা সংসারে চালা এদের পিঠে হাসর মাটি মারবে দুবেলা বেনামাজি ছেলে যারা সংসারে চালা এদের পিঠে হাসর মাটি মারবে দুবেলা বলেছে নামাজ বলে চ্যাংরা সেজেছে